মাওলানা সাহেব নামাজ নামাজ করছেন বিনা উঁচুতে নামাজ হবে কি আচ্ছা ভাই বিনা উঁচুতে নামাজ হবে তো মাওলানা বলে যে হ্যাঁ যাও বিনা উঁচুতে নামাজ হয়ে যাবে ই তো খুবই খুশি হয়েছে বিনা উঁচুতে নামাজ পড়বো ঠান্ডার দিনে পানিও লাগবে না কিন্তু মাওলানা সাহেব ওকে ডেকে বলছে শোন বিনা উজুতে আর মানে নাই যে উজু না করলে চলবে উজু করতে হবে তবে তাইয়ামুম করে নামাজ পড়তে হবে কিছু কিছু নিয়ম আছে ভাই যদি আপনার অসুখ থাকে তো তাইয়াম করে নামাজ পড়বেন মাটি নিবে ঢেল নিবেন যা নিয়ে তাইয়াম করে নামাজ পড়বেন এই লোকটা ভাবলো যে আমি সারা জীবন অসুখের বাহান দেখাবো আর তাইয়াম করে নামাজ পড়বো না পানি ধরবো না কষ্ট হইবে নিজের বিবিকে বলছে ও রহিমার মা বলে কি হলো স্বামী গো বলে একটা নতুন মশলা শিখাইছি মৌলানার কাছে কি মশলা বলছে এক কাজ করো একটা সুন্দর ঢাল নিয়ে এসে আমার বিছানে রেখে দিও হ্যাঁ আমি সকালবেলাতে তাই এমন করে নামাজ পড়বো ঠিক আছে দিদি গেল এই মাঠে গেছে বাবা ঢ্যাল খুঁজতে মায়ে কাঁটা লাগলো এর রাগের মাথা বসে থামরে মিলছে দেখছি তো ই বাবা আসলো আর চুলহা নেই ঘরে ঢুকে একটা রুটি পাকা খোলা নিয়ে এটা রেখে দিয়েছে খোলা বুঝলেন তো কি বলে আপনাদের ভাষাই ছাপড়ি খাপড়ি খাপড়ি নিয়ে যে রেখে দেবে এই বাবা যখনই রেখে দেওয়া ফজরের আজান হচ্ছে আসলা আজান হচ্ছে এই ভাবলো দেখি বিবি কোনো ঢেয়াল রেখেছে কি না এই লাড়তে লাড়তে লাড়তে লাড়তে খাপড়িতে হাত পড়ে গেছে খাপের পিছনে কালি লাগা থাকে একটু নরম থাকে ভাবলো ই বিবি কত দিলে ময়ের এত সুন্দর ঢেল রেখেছে লি আর লাগাইছে লি আর লাগাইছে ই লাগিয়ে লাগিয়ে কালো ভূত হয়ে গেছে এই অবস্থায় মসজিদে গেছে নামাজ পড়তে ই নামাজিরা ভূত ভাবে দু চার সাহার মেরেছে ই মার খেয়ে বাড়ি আছে আর বিবি দু চার সাহার মানলো বলে আগো কার হাঁড়ি চুরি করে খেয়েছ বলে কেন রে বিবি নতুন নামাজি হলে কি মায়ের খেতে হয় বলে না আগে আইনাকে চেহারা দেখো দেখছে তো হুলমানের মতন হয়ে গেছে <laughs> তো বাবা বিনা উজুতে কখনো নামাজ হবে না অজু করতেই হবে ভাই আপনি অজু করুন না হয় তাইয়াম করে নামাজ পড়ুন বেড়াদার করুন বাবাজি আমার ভাইরা অনেকগুলো দান এসছে এখানে আমার মা বোনেরাও ভালো দান করেছে আমার বাবাজিরা দান করেছেন তবে যারা দান করেছেন মনের আশা ভরসা নিয়ে দান করেছেন একবার দোয়া করবেন ইনশাল্লাহ রাজি বক্তব্য শেষ পাঁচশো দশ টাকা বেনামি সুভান আলো তিনশো পাঁচশো দশ টাকা দিয়েছেন বেনামি আসুন তিন পারা কোরআন পাক তেলাবাদ করেছেন একবার মন খুলে যিনারা দান করেছেন ভাই একটু দোয়া করুন ততক্ষণে বক্তা চলে আসছে একটু হাত তুলেন আল্লাহ আমিন আল্লাহ গো রব্বুল আলমিন মাওলা এই পবিত্র সভাতে মাওলা গো আমার ভাইরা জিরা আমার মামনের দশ বিশ পঞ্চাশ একত্রিশ ও পাঁচশো এক হাজার দু হাজার পাঁচ হাজার পর্যন্ত দান করেছেন আল্লাহ আল্লাহ যে আশা নিয়ে দান করেছেন মাওলা প্রত্যেকের দানকে কবুল করে নিয়া প্রত্যেকের মনের বাসনাকে আল্লাহ তুমি পূরণ করে দিও মাওলা রব্বুল আলমিন মাওলা এই পবিত্র সভাতে আমার বসে ভাইরা জিরা আমার মামনেরা আজকে তোমার দরবারে দুইখানা হাত তুলে আমিন আমিন করতেছে মাওলা গো আল্লাহ যে আশা নিয়ে হাত তুলেছেন মাওলা প্রত্যেকের হাতের ধোয়াকে কবুল করে প্রত্যেকের মনের বাসনাকে আল্লাহ তুমি পূরণ করে দিও মাওলা اللهم رب محمد صلى الله عليه وسلم ونحن عباد محمد صلى الله عليه وسلم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين آمين بحق لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم আচ্ছা বলুন তো ভাই একটা প্রশ্নের উত্তর দেন আবু জেহেল ভালো ছিল না বদমাস ছিল ভাই জোরে বলুন কুত্তার দুম জীবনে সোজা হবে তো যারা বলে নবীকে মানবো না ওকে জিন্দগিতে কেউ মানাইতে পারবে ভাই কিছু লোক ট্যাঁড়া আছে না ট্যাঁড়া দেখেছেন ট্যাঁড়া ওর ঘে দুম ট্যাঁড়াই আছে মাওলানা বলে যে কুত্তার দুমকে সোজা করবে দশ হাজার টাকা স্বামী স্ত্রী নিজের কুত্তাকে ডালডার তেল নিয়েছে দু লিটার গাছে বাইন্ধে সারাদিন বলছে মৌলানার কাছে দশ হাজার নিব সারাদিন মলার পর সন্ধ্যার সময় যখন ছাড়ছে কুত্তার দুম সোজা হবে না ভাই আমার নবী মাটির তৈরি না নূরের তৈরি ভাই জোরে বলুন আমার নবী হচ্ছে নূরের তৈরি আবু জেহেলে বলছে যে ভাদিয়া আমি শুনলাম নাকি তুমি সত্যিকারী আল্লাহর নবী বলে হ্যাঁ সত্যিকারী আল্লাহর নবী বলে ভাতিজ আজকে তোমাকে তিন চারটা প্রশ্ন করব উত্তর যদি দিতে পারো তাহলে তোমার কালেমা পড়ে মুসলমান হয়ে যাবো আর যদি না পারো এই যে পার্শ্বে পাইনা লাঠি রাখা আছে মেরে জান নিয়ে নেব আমার দাবি মোস্তফা বলেছিল চাচা শুনে নাও আজকে তিনটা কেন হাজার হাজার জনে প্রশ্ন করে নাও এ মুস্তাফা উত্তর দিয়ে দেবে জেনে বলুন সুবাহ আমার নদী সমস্ত প্রশ্নের উত্তর দিতে পারবে কি পারবে না ভাই জোরে বলুন পারবে কি পারবে না পৃথিবীর এমন কোনো প্রশ্ন নাই যে আমার নবী দিতে পারবে না আবু জেল বলছে ভাতিজা শক্ত পাথর মুথি বেঁধেছে টাঙ্কার নিয়েছে হাতে আর টাইট করে বেঁধে বলছে ভাতি যে আমার হাতে কি আছে বলতে হবে তো আবু জেলার হাতে কি আছে আমার নবী জানে কি জানে না আর আমাদের হাতে কিছু থাকলে আপনারা বলতে পারবেন ভাই আমার নবীর থুথুতে তরকারি বেড়ে গেছিল জোরে বলুন সুহান আল্লাহ আর আপনার একটু থুথু দিয়ে দেখেন বিবি যদি দু চার সাহার না মারে তরকারি বাড়বে না বন্ধ হবে তো আমার নবীর মতন তুলনা কেউ হবে আমার নবী বলছেন চাচা তোমার হাতে যে জিনিসটা আছে আমি বলবো না তোমার হাতে যে জিনিসটা আছে ওই বলবে আমি কে দাঁড়িয়ে আছি জোরে বলুন সুফানাল আবু জেহেল ভাবছে বাপের কালে এরকম উত্তর আর প্রশ্ন তো শুনিনি ই কাঙ্কার তো জীবনে কথা বলবে না লাগিয়ে দেখি কবি লিখেছেন আমার নবীর সম্মান আল্লাহ আল্লাহ আমার নবীর সম্মান আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ বলছি আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ বলছি আল্লাহ আল্লাহ নবীজির সম্মান আল্লাহ আল্লাহ একদিন আবু জেহেল নবীকে কয় আমার হাতে কি রই বল শুনতে যে চাই একদিন আবু জেলেল নবীকে কল আমার হাতে কি রই বল শুনতে যে চাই শুন হাত লাগিয়ে কান আল্লাহ আল্লাহ শুন হাত লাগিয়ে কান আল্লাহ আল্লাহ আবু জেল ভাবলো একবার হাতটা লাগিয়ে দেখি যেমনই হাত লাগিয়েছে গো ওই খানা বাবা ওই আবু জেলের হাতে আমার নবীর ওপরে যেন ওই মা পড়তেছে পাথর পাথর খানাকে নিয়া তুলে ছাড় মেরে দিল আর বলছেন ভাতিজা এত শক্ত করে মুঠি বাইন্ধাছি তুমি জাদু কোনটা দিয়া ঢুকাইলা তো কুত্তার ধুম সোজা হইবে না বলছেন চাচা উত্তর তো পেয়ে গেছেন আর প্রশ্ন কিছু আছে বলছে হ্যাঁ আর একটা প্রশ্ন আছে কি কি চাচা বলে যা একটা দল এই মদিনা থেকে মুলকে সামগিয়েছে ব্যবসা করতে ওই দলটা কখন আসবে বলতে পারো তোমার মা পড়ে দিব আচ্ছা ভাই কে কখন দিল্লি বোম্বাই যাবে না যাবে কখন আসবে না আসবে কে দেখে বেরিয়েছে আমার নবী বললেন চাচা প্রশ্ন যখন করেছে আর উত্তর আছে কালকে সূর্য ডুবার আগে আগে দলটা চলে আসবে আবু জেহেল ভালো করে জানে ওই দলটা কোনো মতে আসবে না আবু জেহেল সারা রাত ঘুম হইল না বাবা লাঠি খানা পার্শ্বে রেগেছে এই লাঠি দিয়ে আমার ভাতি যাকে আঘাত করব ইসলাম প্রচার করা বন্ধ করব ওই আবু জেহেল বাবা গো সারাটা রাত ঘুমাই না সকাল যখন হইল দুপুর হইল আর আমার নবীর কাছে হাজির হয়ে গেল ভাতি যা তুমি বলেছ সূর্য ডুবার আগে আগে দলটা চলে আসবে এখন পর্যন্ত দলটা এলো না আমার নই বলছে চাচা সূর্য এখনো ডুবেনি আগে ডুবতে দে অবশ্যই আসবে সূর্য লাল হয়ে গেল ও অর্ধেকটা ডুবে গেল আবু জেহেল দেখতে লাগলো বাবা এই করতে করতে গো সূর্য পুরা ডুবে গেল দলটা কিন্তু এলো না আবু জেহেল বানাত করে ঘুরেছে লাঠি নিয়ে ভাতিজা আমি শুনলাম তুমি নবী তোমার কথা আসমান কি বলে জন্তুরাও শোনে কিন্তু তোমার কথা মিথ্যা হয়ে গেল বলো কেন বলো ভাতি যা তুমি বলেছিলে সূর্য ডুবার আগে দলটা চলে আসবে সূর্য ডুবে গেছে গো দলটা এলো না আমার নবী বলছেন চাচা গো ডুবেছে চাচা গো সূর্যটা ডুবেছে কে বলেছে আমি নিজের চোখে দেখলাম বলে চাচা একবার ফিরে দেখো সূর্যটা ডুবেছে কি না আবু জেহেল বানাত করে ঘুরে যেমনই ঘুরতে যাবে গো আমার নবী ইশারা করে দিয়েছেন সাবধান বলে যেমন ইশারা করে দিয়েছেন বাবা গো ওই ডুবা সূর্য উঠে যেন আসরের টাইম হয়ে গেল আবু জেহেল বলছে ভাতিজা এতদিন শুনলাম তোমার জাদু দুনিয়াতে চলে আজকে বুঝে গেলাম তো আমার জাদু আসমানেও চলে আমার নবীর দরবারে এমন কোনো প্রশ্ন নেই যে আমার নবী উত্তর দিতে পারবে না বেড়াদার বন্ধুগণ বাবাজি আবু জেল বলল ভাতিজা আমি শুনলাম তুমি আল্লাহ পাকের সঙ্গে দেখা করে এসেছো বলে হ্যাঁ করেছি আচ্ছা বলুন আমার নবী যে আল্লাহ পাকের সঙ্গে দেখা করতে গেছিলেন বেড়াদার তো আমার নাবি আমাদের জন্য কয় অক্ত নামাজ নিয়ে এসেছিলেন ভাই জোরে বলুন কয়ক্ত সর্বপ্রথম আমার আল্লাহ আল্লাহ আমার নবী বলছেন আল্লাহ গো আমি যাব আমার উন্মত উন্মতিদের সামনে যখন আলোচনা করব তারা জিজ্ঞাসা করে আমাদের জন্য কি নিয়ে এসছেন তখন আমি কি বলবো আমার আল্লাহ বলছেন যাও তোমার উন্মত উন্মতিদের জন্য পঞ্চাশ শত নামাজ ফরজ করে দিলাম জোরে বলুন সুভার আল্লাহ আমার নবী পঞ্চাশ শত নামাজ নিয়ে যখন আসবেন গো প্রথম আসমানে মুসা আলাইহি সালাত তাসলিমের সঙ্গে দেখা ওরে বলছেন নবী গো আপনার উম্মতের জন্য কি নিয়ে যাচ্ছেন বলছেন পঞ্চাশ ওয়াক্ত নামাজ আমার মুসা আলাইহি সালাত তাসলিম বলছেন নবী গো এই পঞ্চাশ ওয়াক্ত নামাজ পড়তে পারবে না কিছু কমিয়ে নিয়ে আসেন আমার নবী গেলেন বাবা পাঁচ ওয়াক্ত নামাজ আমার আল্লাহ কমিয়ে দিলেন পঞ্চাশ থেকে পাঁচ বার দিলাম থাকলো কত পঁয়তাল্লিশ নিয়ে আসেন আবার মুসা তিনি বলছেন নাবি গো আরো কমিয়ে নিয়ে আসেন আমার নবী আরও গেলেন পাঁচ অক্ট মাইনাস হলো পঁয়তাল্লিশ থেকে পাঁচবার দিলাম থাকলো কত এই করে করে আমার নাবি পাক বাবা নইবার যাওয়া আশা করলেন পাঁচ পাঁচ করে বাদ হইল ন পাঁচে কত হইল কত হইল পঁয়তাল্লিশ অক্ট নামাজ নিয়ে চলে আসবেন আমার নবী বলছেন আল্লাহ গো পাঁচ অক্ত নামাজ পেয়ে আমার নবী মনটা খারাপ করে বসে আছে আমার আল্লাহ বলছেন নাবি গো তুমি মনটা কেন খারাপ করে আছো আমার নবী বলছেন আল্লাহ গো এ পঞ্চাশ অক্ত নামাজ যদি আমি নিয়ে যেতাম আমার উম্মত উম্মতিরা কষ্ট করে পড়তো তবে নেকি অনেকটা পেত পাঁচ অক্ত নামাজ পড়ে বেশি নেকি পাবে না আমার আল্লাহ বলছেন নাবি গো আমি সব সহ্য করব তোমার চোখের পানি আসবে আমি আল্লাহ সহ্য করব না আমার আল্লাহ বলছে নাবি বজাও এমন কথা যখন তুমি তুলে ধরেছ যাও যাও তোমার উম্মত উম্মতিরা এই পাঁচ অক্ত নামাজ যদি পড়ে নেয় মন থেকে দিল থেকে তবে পঞ্চাশ অক্ত নামাজ পড়াবে যতটা নেকি হলো গো পাঁচ অক্ত নামাজ পড়লে আমি আল্লাহ পঞ্চাশ অক্ট নামাজের সমান নেকি দেব আমার নবী চলে আসছেন বাবা অন্যের চোখে গিয়া নবী আর সে পৌঁছিলেন খোদার সাথে দিদার করে নামাজ নিয়ে আসিলেন নামাজ নিয়ে আসিলেন মেয়েরা যেহেতু গিয়া নবী আর সে পৌঁছিলেন খোদার সাথে দিদার করে নামাজ নিয়ে আসিলেন ও নামাজ হবে কবরে মোহতি নাহি ডাকো না আকা মোহতি নাই ডাকো না মোহতি নাই ডাকো না আকা মোহতি নাই ডাকো না জোরে বলুন সুবহানাল্লাহ আমার নবী পাঁচ অক্ত নামাজ নিয়ে আসছেন আচ্ছা বলুন তো ভাই যদি পঞ্চাশ অক্ত নামাজ নিয়ে আসতো তাহলে আমরা পড়তে পারতাম বলছে দিন নামাজের পিছনে লেগে থাকে ই পাঁচ অক্ত পড়তে পারি না जोहर में इधर उधर असर में घसर घसर मगरिब में भूल गए ईसा में सुआ तो फजर में नहीं उठा মানে জোহরে এদিক ওদিক আসরে ভুলে গেলাম আহ, ঘসার ফাসার মাগরিবে ভুলে গেলাম আর ঈশাতে ঘুমাইলাম তো ফজরে উঠলাম না পাঁচ অক্ট নামাজ পড়তে আমরা পারি না তবে পঞ্চাশ অক্ট নামাজ কেমন করে পড়বেন বাবা গো এই যে লাইন ক্লিয়ার হয়েছে তার মানে টেকার চলে আসবে বকে চলে আসবে আপনার একটু সাইডটা লাইনটা ছেড়ে দেন হুজুর চলে আসবে তো লাইনটা একটু ছেড়ে রাখেন ভাই বেড়াদান ইসলাম বন্ধুগণ বাবাজি আমার ভাইরা একবার জোরে সোরে করে ব্যাপা আল্লাহ বাবা কেউ মানলো কেউ মানলো না সঙ্গে সঙ্গে আবু বাকার সিদ্দিক রাজি আল্লাহ তালু উনি বাবা একই বাক্যে কথাটাকে মেনে গিয়েছিলেন যে আমার নবী যাওয়া আসা করলেন সাতাইশ বছর কাটল বেরাদার সাতাইশ বছর আমার নবীর কেটেছে আবু বাকার বলছেন সাতাইশ হাজার বছর বললেও আমি আবু বাকার মেনে যেতাম জোরে বলেছি মহান আল্লাহ সকলে দাঁড়িয়ে যাবে নারে তকবীর নারে তকবীর নারে রিসালত नारे रिसालत नारे हैदरी नारे हैदरी नारे हैदरी मौलाना अहमद नक्सरबंदी साहब की बिला